burn, you motherfucker! কাহিনীর শুরুতে আমাদের এক বিচ পার্টির সিন দেখানো হয় যেখানে কয়েকজন পার্টি করছিল আর ঠিক তখন মেজ সবার ফোন নিয়ে রেখে দেয় যাতে কেউ তাদের ভিডিও করে ইন্টারনেটে না ছাড়তে পারে আর এরপর তারা একটি অন্য ধরনের আজীব একটা জিনিস পায় আর এটাকে ভেঙে দেয় আর সারা রাত ধরে তারা খুব মজা মস্তি করে আর কয়েকজন গাড়িতেই ঘুমিয়ে পড়ে এরপর পরের দিন আমরা কেলিকে দেখি যে ঘুম থেকে উঠছিল আর এখানে একটা অন্য ধরনের ফিলিং হচ্ছিল এর সাথে গাড়িতে যারা ঘুমোচ্ছিল তারা উঠে পড়ে আর এখানে আমরা দেখি যে চেন্ডা উঠতেই জোয়ানাকে কিস করতে শুরু করে এরপর তারা টেবিলে সব মার্সাকে জাগানোর চেষ্টা করে আর এই মার্সা পুরোপুরিভাবে নগ্ন ছিল মার্সা ঘুম থেকে উঠতেই তার শরীর অসুস্থতা লাগে আর এদিকে কেলির নজর মাটিতে বসে থাকা একটি পাখির ওপর পড়ে আর ওই পাখি বসে থাকতে থাকতেই মাটির তলায় চলে যায় এটা দেখে কেলি খুব ভয় পেয়ে যায় আর সে মার্সাকে মাটিতে পা রাখতে বারণ করে কিন্তু মার্সা বিরক্ত অনুভব করে তার কথা না শুনে মাটিতে পা রেখে দেয় আর তার এই মাটিতে ফেসে যায় আর এই মার্সা তার হাত দিয়ে পাটিকে তোলার চেষ্টা করতে গেলে তার হাত ওই মাটিতে ফেসে যায় এটা দেখে ভয়ে মার্শা যেতে লাগে আর এটা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায় আর এই অবস্থা দেখে র্যান্স রলির বারণ করা সত্ত্বেও মার্শার দিকে ছুটে যায় কিন্তু এই মাটিতে র্যান্সের পাও ফেসে যায় আর সেও পড়ে যায় কিন্তু জোয়ানা তার সাহায্যের জন্য গাড়ি স্টার্ট করার চেষ্টা করে কিন্তু গাড়িটিও আর স্টার্ট হয় না কিন্তু মেজ তাদের কাছে রশি ফেলে যাতে এটা ধরে তারা সবাই বাঁচতে পারে কিন্তু এখন অনেক সময় চলে গেছে কারণ র্যান্সকে এই মাটি খেতে শুরু করেছে আর এই জন্য র্যান্স যন্ত্রণায় চেঁচাতে শুরু করেছে আর থেকে থেকে রেন্সের পুরো শরীর গলতে শুরু করে আর দেখতেই দেখতে রেন্সের পুরো শরীর এই মাটিতে মিশে যায় আর এসব দেখে সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে যায় কিন্তু তখন মিজ সবাইকে ভরসা যোগায় আর বলে যে রেন্স যদিও মারা গেছে কিন্তু তারা এখনো বেঁচে আছে তাদেরকে যেভাবে হোক এখান থেকে পালিয়ে বাঁচতে হবে তাই জোয়ানাকে সে গাড়িটা স্টার্ট করতে বলে কিন্তু অনেক চেষ্টার পরও গাড়িটা স্টার্ট হয় না এবার কেলি মাটির ওপর তার হাত দেখাতে থাকে আর তখন মাটি থেকে একটা অন্য ধরনের জিনিস ঘটতে থাকে এরপর আমরা গিলবার্টকে দেখি যে জাগার পরই তাদের সবাইকে ডাকতে শুরু করে যাতে তাকে ডাম থেকে বের করে কিন্তু তারা সবাই তাকে নড়াচড়া করতে বারণ করে আর বলে যদি মাটিতে সে একবার পড়ে যায় তাহলে সে মারা যাবে কিন্তু গিলবার্ট ভাবে তারা হয়তো তার সাথে মজা করছে মেজ বলে যে দু ঘন্টার মধ্যে তাদের কাছে সাহায্য আসবে আর তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এতে গিলবার্টও রাজি হয়ে যায় পর কেলি যখন মেজকে জিজ্ঞেস করে যে তুমি এ কথা কেন বললে তখন এটা মেজ বলে যে এটা শুধুমাত্র তাকে ভরসা জোগানোর জন্য বলা হয়েছে কারণ এই ডামে আটকে থাকা বিনা ভরসা যারা তার পক্ষে অসম্ভব এরপর কি কেলি বলে যে এর রাতে তারা এই মাটিতেই কত পার্টি করেছে কিন্তু এখন এই মাটি পুরোপুরি বদলে গেছে আর তাদের সাথে যারা বাকি লোকগুলো ছিল তারা এভাবেই ঠিক মারা গেছে একথা ভেবে তারা খুব দুঃখী হয় আর এদিকে গিলবার্ট যন্ত্রণায় চেঁচায় আর তাকে বের করতে বলে ওই ডাম থেকে জোয়ানা গিলবার্টকে বোঝায় আর তাকে সানস্ক্রিন দেয় যাতে সে রোদের তাপ থেকে কিছুটা হলেও বাঁচতে পারে বা রক্ষা পায় এরপর এদের নজর সেই আজীব জিনিসটার দিকে যায় আর তারা জানতে পারে এটা একটা ডিম ছিল এর ভেতরে আর এর ভেতরে কোনো মনস্টার ছিল এটা তারা কনফার্ম হয়ে যায় আর এই জন্য মাটির কাছাকাছি আসলেই লোক মারা যাচ্ছে তখন কেলি মনস্টারের আকার বা সাইজ জানার জন্য কেলি হাওয়াই ডপ ছুঁড়ে দেখে আর সেটিও মাটিতে মিশে যায় এরপরে তারা বুঝতে পারে যে এই মনস্টার অনেক বড় আর বিশাল এলাকা জুড়ে রয়েছে জোয়ানা একটু এগিয়ে গিয়ে দেখতে বলে কিন্তু চেন্ডা করুণকে কিন্তু চেন্ডা বারণ করে জোয়ানাকে কিন্তু রনি তখন বাকিদের বোঝানোর চেষ্টা করে যে এসব লোক তাদের আগে মানে যারা সাথে যারা পার্টি করছিল তারাও মারা গেছে এবং তাদেরকে সাহায্য করার জন্য যেহেতু কেউ আসেনি তাই তাদেরকে সাহায্য করতেও কেউ আসবে না কিন্তু জোয়ানা স্ক্রেচ বোর্ড দিয়ে এগোতে শুরু করে আর তার এই প্ল্যানও কাজ করে যায় কিন্তু কোনো রকমের টেবিলের কাছে পৌঁছতেই তার স্ক্রেচ বোর্ড স্লিপ খেতে শুরু করে যদিও সে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করে কিন্তু তখনও মাটি থেকে কিছু জিনিস তার পেটে হামলা করে দেয় কিন্তু কোনো রকমে হিম্মত না হেরে সে টেবিল উঠে পড়ে এরপর যখন তার নজর তার পেটের দিকে যায় তখন সবাই ভয় পেয়ে যায় তার সাথে সেও ভয় পেয়ে যায় কিন্তু সে হিম্মত না হেরে ব্যাগের থেকে জিনিস চেক করে এবং ব্যাগ থেকে একটি কলা পায় এবং সেটিকে খাওয়ার চেষ্টা করে এবং সেটি খাওয়ায় উল্টো ঘটনা কিছু ঘটে যায় তার পেটে আবার লাগতে শুরু করে আর ঝাল পড়তে শুরু করে এসব দেখে সবার সাথে জোয়ানাও খুব ভয় পেয়ে যায় এরপর কেলি জোয়ানাকে হিম্মত দেয় আর সবাইকে ব্যাগ থেকে জিনিস দিতে বলে আর জোয়ানা এক একে সবাইকে ড্রিঙ্কস দেয় কিন্তু যখন মেজকে ড্রিঙ্কসটি ছুড়ে দেয় তখন তার পেটের ছাড়গুলো বাড়তে শুরু করে আর আরও রক্ত বেরোতে শুরু করে আর এই জন্য যন্ত্রণায় জুয়ানা ওই টেবিলে শুয়ে পড়ে আর কেলিকে ভরসা দিয়ে বলে যে সেটাকে খুব ভালোবাসে আর এতে কেলি খুব ইমোশনাল হয়ে যায় এরপর তাদের মোবাইলের খেয়াল পড়ে আর তাদের মোবাইল সেই গাড়ির ডিগির মধ্যে কিন্তু গাড়ির ডিগি খুলতে হলে তাদের কাউকে নিচে নামতে হবে কিন্তু চেন্ডার সাহায্যে রনি ডিগিটা খোলার চেষ্টা করে কিন্তু তাদের পায়ে থেকে আর জন্য ডিগিটা খোলা যায় না তখন চেন্ডা ভাবে রনি ডিগিটা খুলতে পারবে না তখন রনি বলে এই ডিগি খোলার জন্য তার বেশি সাহায্যের প্রয়োজন তখন চেন্ডা এক ব্ল্যাঙ্কেটের সাহায্যে তাই তার হাতটাকে আটকায় এবং তাকে খোলার কথা বলে কিন্তু এবারেও রনি খুলতে পারে কেলি একটি ফেস চেয়ার দিয়ে তাদেরকে সাহায্য করে আর শেষ পর্যন্ত তারা ডিগিটা খুলতে সক্ষম হয়ে ওঠে আর ঠিক তখনই ওই বিচের পেট্রোলের সুপারভাইজার গাড়ি আসে আর ওই গাড়ি ঘড়ির আওয়াজ পেয়ে রনির ধ্যান ভটকে যায় আর তারপরে তার পা পিছনে ফসকে যায় আর যার কারণে তার আঙুল ডিগিতে চেপে যায় আর এই যন্ত্রণায় রনি চেঁচাতে লাগে আর ছটকা ছটকি করতে লাগে এধারে কেলি গিলবার্ট আর মেজ তাদের গাড়ি থামাতে চেষ্টা করে আর তাকে নামতে বারণ করে অর্থাৎ ওই সুপারভাইজারকে মাটিতে নামতে বারণ করে সুপারভাইজার এদের কারোর কথা সুপারভাইজার ভাবে যে এরা হয়তো ড্রাগের নেশা করে রয়েছে আর সে গাড়ি থেকে নেমে পড়ে আর ওই বিচে চলতে শুরু করে এটা দেখে সবাই হয়রান হয়ে যায় কারণ ওই বিচ সুপারভাইজারের কোনো ক্ষতি করেনি এরপর যখন ওই লোকটি জোয়ানার কাছে আসে আর তার পেটের অবস্থা দেখে সে তখন কেমন হয়ে যায় এরপর গিলবার্টকে সে ওই ড্যাম থেকে বের করার চেষ্টা করে কিন্তু সে অসক্ষম হয়ে ওঠে তখন বলে যে তার টিম আসবে আর তখন তারা তারা গিলবার্টকে বের করে ডিগিতে আটকে থাকা রনির আঙুল বের করে বের করতে যায় আর সেটা দেখে অবাক হয় যে কেউ কেন তার সাহায্য করে কেলি সুপারভাইজারকে সবকিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু ঘুরে কেলি খুব রেগে যায় আর তখন সুপারভাইজার কেলির কাছে যায় কেলি বলে যে তাদের দুজন বন্ধু আগে মারা গেছে তখন সুপারভাইজার বলে তো তাদের লাশ কোথায় গেল তখন কেলি বলে তাদের লাশ এই মাটি খেয়ে নিয়েছে তখন সুপারভাইজার কেলি আর মিচকে নিচে নেমে আসতে বলে তখন কেলি বলে এই কাজটি তাদের কাছে খুব বিপজ্জনক হবে তাই তারা নিচে নামতে পারবে না এই কথা শুনে সুপারভাইজার খুব রেগে যায় আর সে বন্দুক বার করতে যায় কিন্তু ঠিক তখনই সুপারভাইজারের গাড়ির চাবি ওই মাটিতে পড়ে যায় কিন্তু যখন সে চাবিটা তোলার চেষ্টা করে তখন তার হাত মাটিতে খেয়ে যায় আর এসব দেখে সে খুব ভয় পেয়ে যায় আর থেকে থেকে তার হাত মাটিতে খেতে শুরু করে তখন কেলি ওই স্প্রে দিতে বলে হাতে আর তার হাতটা টেনে বার করার চেষ্টা করতে পারে তখন ওই সুপারভাইজার তার হাত বের করার চেষ্টা করে তার হাফ হাত উঠে আসে আর এটা দেখে সে যন্ত্রণায় চেঁচাতে শুরু করে আর এরপর সুপারভাইজার পুরো শরীর ওই মাটিতে আটকে পড়ে আর দেখতে দেখতে সুপারভাইজারের শরীরও সেই মাটিতে মিশে যায় এরপর মিজ বলে তার টাওয়েলের দরকার কারণ সে দেখে যে সুপারভাইজার জুতো পড়েছিল তাই এই মাটি তাকে কিছু করে এরপর যখন মিজ টাওয়েল নিতে যায় তখন দুর্ভাগ্যক্রমে রেলিং ভেঙে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায় আর সেই মাটি থেকে বেরোনো কিছু লম্বা লম্বা টাইপের জিনিসগুলো নিজের রক্ত চুষে নিতে থাকে আর এভাবেই মিজ নিজেও মারা যায় এসব দেখে বাকি সবাই খুব দুঃখী হয়ে যায় কিন্তু কেলি হার না মেনে ওই রেলিংগুলো তুলে চেন্ডার সাহায্যে আবার রেলিং ঠিক করতে ঠিক করে আর সে নিজেও ওই গাড়িতে ঝাঁপ মেরে দেয় এখানে আসতে কেলি চেন্ডাকে একটা জোরদার থাপ্পড় মারে কারণ আগের রাতে সে মানে চেন্ডা জোয়ানাকে খারাপ কথা বলেছিল এরপর তারা গাড়িতে ডিগিতে আটকে থাকা রনির আঙুল বের করার চেষ্টা করে কিন্তু চেন্ডার সাহায্যে এতে তারা সক্ষম হয়ে ওঠে কিন্তু এতে রনির খুব যন্ত্রণা হচ্ছিল কষ্ট হচ্ছিল আর এই জন্য সে চেঁচাচ্ছিল আর কেলি তার হাতে তোয়ালে বেঁধে দেয় যাতে রনির হাত দিয়ে রক্ত কম বেরোয় আর এদিকে গিলবার্টের অবস্থা খুবই খারাপ হয়ে এসেছে এই ডামে আটকে থাকার কারণে গিলবার্টেরও রক্ত বের হচ্ছিল যার কারণে ওই টেন্টিকেল গুলো গিলবার্টের দিকেও আসতে থাকে এখানে কেলি চিন্ডার সাহায্যে রেলিং গুলো ঠিক করে আর সে চিন্ডা কোনোভাবে জোয়ানার কাছে পৌঁছে যায় এরপর কেলি রনির হাত ধরে ওখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার হাত দিয়ে ব্লিডিং হচ্ছে যার ফলে টেন্টিকেল গুলো আগে অ্যাটাক করে দিতে পারে তাই সে কেলিকে আগে চলে যেতে পারে কেলিও ভালোভাবে জোয়ানার কাছে পৌঁছে যায় এরপর রনি যাওয়ার চেষ্টা করে কিন্তু তার হাতে ব্লিডিং হওয়ায় তার ধ্যান ভটকে যায় আর সেও মাটিতে পড়ে খুব খারাপভাবে এই গুলো গিলবার্টের ড্রামেতে অ্যাট্রাক্ট হতে শুরু করেছে কারণ এই ডাম দিয়ে গিলবার্টের রক্ত বের হয়ে আসছিল আর অন্যদিকে চিন্ডা পায়ে তোয়ালেট বেঁধে যে ভাবে সুপারভাইজারের গাড়ি পর্যন্ত পৌঁছে যায় আর এতে তারা খুব খুশি হয় কিন্তু এখানে গিলবার্টের ক্যানটা কিছুটা হালকা হতে থাকে গিলবার্ট নড়াচড়া করে দেখে কিন্তু ঠিক তখনই অনেক মনস্টার গিলবার্টকে ওই ড্রামের ভেতরে ঢুকিয়ে নেয় আর এভাবেই গিলবার্টও মারা যায় এখানে এটা জানতে পারি যে থেকে থেকে জায়গায় এই মনস্টার বড় আর শক্তিশালী হচ্ছে আর ঠিক তখনই ওই মনস্টার গাড়িতেও হামলা করে দেয় আর যার কারণে চিন্ডার পা স্লিপ মেরে যায় আর তাদের গাড়িতে পড়ে চিন্ডা অজ্ঞান হয়ে যায় এরপর রাতের বেলা যে ভাবে চিন্ডার জ্ঞান ফিরে আসে আর সে এর মাধ্যমে কোনো রকমের জোয়ানাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয় যখন কেলিও যখন গাড়ির কাছে আসে ঠিক তখনই মনস্টার কেলির ওপরে অ্যাটাক করে দেয় আর গাড়ির গেট সে বন্ধ করে দেয় এরপর কেলি ওই গাড়ির ওপর উঠে পড়ে আর সেখানে সে একটা তেলের ড্রাম পায় কিন্তু ওই ড্রামটি মনস্টার ছিনিয়ে নেয় তারপর কেলি অন্য একটি তেলের ড্রাম নেয় এবং গাড়ির চারিপাশে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয় এর ফলে মনস্টার জ্বলতে শুরু করে তার সাথে কিন্তু যখন কেলি গাড়ির ভেতরে ঢোকে তখন মনস্টার আবার হামলা করে গাড়ির গেট খোলার চেষ্টা করে কিন্তু কেলি কোনো রকমে গেটটি বন্ধ করে দেয় আর এভাবে মনস্টারটি শান্ত হয়ে যায় এরপর তারা গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সেখানে কোনো এক লোক এসে তাদেরকে জাগায় কিন্তু যখন কেলি মাটিতে পা দিচ্ছিল তখন কেলি ভয় দেওয়া হচ্ছিল কিন্তু মাটিতে পা দিয়ে কেলি বুঝতে পারে যে মনস্টারটা শান্ত হয়ে গেছে আর এরপর তারা হেঁটে হেঁটে চলে যেতে থাকে আর এদিকে আমরা চুয়ানাকে দেখি যে মারা মারা গেছে এরপর আমাদের দেখানো হয় এই মনস্টার সমুদ্রে রয়েছে আর শহরের দিকে থেকে থেকে যাচ্ছে আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় তো এই ছিল দ্য স্যান্ড মুভির কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন